আলি বা তা সা জিব বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটা জিনিস নিয়েছি ডিজিটাল লার্নিং পেন নিয়ে আসি ডিজিটাল লার্নিং পেন তোমাদের দেখে নিয়ে আসি দেখো আমার লাংনিন পেনটি আমি এখন লাংনিন পেনটি অন করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমি জাফর সাদিক তোমাদের জন্য তৈরি করেছি লার্নিং পেন তোমরা মজা করে পড়বে বন্ধুরা আজকে তোমাদের ম্যাজিক দেখাবো ম্যাজিক হলো লাংনিন পেনের সঙ্গে পনেরোটি বই book number one learning pen children Arabic book number two learning pen সোনামণির বাংলা পড়া Book number 3 লার্নিং প্যান এসো অঙ্ক শিখি Book number 4 learning pen A B C English Book number 5 learning pen পবিত্র কোরআনের সর্বশেষ দশটি সুরা দোয়া ইসলামিক গল্প নাটিকা ও সঙ্গীত লার্নিং পেন হিউম্যান বডি মানব দেহ Book number 7 Learning pen Children ইংরেজি ছড়া Book number 8 learning pen birds and insects পাখি ও পোকামাকড় book number 9 learning pen animal জীবজন্তু book number 10 learning pen fruits book number eleven learning pen vegetable শাকসবজি book number twelve learning pen timing week months season and feelings সময় সপ্তাহ মাস কাল এবং অনুভূতি book number thirteen learning pen my family আমার পরিবার হোক number fourteen learning pen fish মাছ book number fifteen learning pen home আমি এখন বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখ আমি এখন রানিন পেনের সঙ্গে বইকে পরিচয় করে দেবো জি আলিফ বা তা সা জিম আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ